ଦେଖନ୍ତୁ ସାଙ୍ଗମାନେ ଏବେ ଆମେ କ'ଣ କରୁଛୁ ତ ଆମେ ବଟଲ ରାଉଣ୍ଡ କରୁଛୁ ତ କିଏ ଜିତିବ ସିଏ ଯୋଉଟା ଜିତିବ ସେ ସେଇଟା ନବ ତ ଚାଲନ୍ତୁ ଦେଖିବା ତ ଫାଷ୍ଟ ସବୁଥର ଗୁଡା ସାଇନା ଯେମିତି ଆରମ୍ଭ କରିଥିଲା ସାଇନା ଥରେ ଫାଷ୍ଟ ଆରମ୍ଭ କରିବା ଦେଖନ୍ତୁ ଏ ଜୁସ୍ ଧୀରେ ଧୀରେ ଏବେ ଅନିଲ ପାଳି

ये देखो तो मोरे इधर कितने पैसा आई गला रखे कितने सारा पैसा मम्मी स्टार्ट ये एबे <laughs> बोंगरा हां हां চলো চলো চলো সাইনা আসবে সাইনা ও তিনটা বাকি রইলা କିଛି ନୁହଁ ସାଇନା ବୁଲି ସାରିଲାଣି ତାର ହେଲାନି କିଛି ଧର ଧର ଧର ஒட்ட கட்டிக்கலா এরপর জানি পয়সা গুলো কিছু নাই এবার নানি করো হ্যাঁ বলা তোমার করে নাই বলা তোমার এবে বউ হউ নুহে রে হই যেটা ଆଖି ବନ୍ଦ ଏତେ କଣ ଏକା ଥରକେ ସବୁ କରିଦେଇ ଦବୁ ଏବେ ମାଆଙ୍କୁ ଟିକେ ମାରିବ ଦିଅ ସାଇନା ଏବେ ଲାଷ୍ଟକୁ କଣ ମିର୍ଚି ମିର୍ଚି ତୁ ବୁଲା ତୁ ବୁଲା ସାଇନା না কিচ্ছু না আমি লিবুলা তারপরে মোর କିଛି ନୁହଁ ତାପରେ ନାନୀଙ୍କର ତୁ ତୁ ହାତ ବୁଲା ଲଙ୍କା ପଡେ ତାପରେ ମୁଁ ମନେଇଲି ନାନୀଙ୍କର ଇଏ ସାଇନା ସାଇନା ଲଙ୍କା ମିରିଚି ଅନିଲି ଅନିଲି

অন্যলি খাওয়া লঙ্কা রই না মাম্মু খাওয়া লঙ্কা সত্তরে খা সত্তরে খা যদি আপন মানে আমার ভিডিও দেখছন্তি বা আমার সাঙ্গে সদাবেলে অছন্তি তো আমার ভিডিও কু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করিবে আউ